আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছে আল্লাহ রহমতে বন্ধুরা পর্দায় দেখতে পাচ্ছেন অনেকগুলো এনআইডি কার্ডের সমাহার দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কিন্তু আমাদের এনআইডি কার্ড প্রয়োজন হয় আমাদের সচরাচর যদি এনআইডি কার্ড হারিয়ে যায় বা এনআইডি কার্ড যদি আমরা খুঁজে না পাই তাহলে বিভিন্ন ধরনের জামলা পোহাতে হয় আজকে আমি দেখাবো যদি আপনার হাতে জন্ম তারিখ এবং এনআইডি নাম্বারটি থাকে তাহলে কিভাবে আপনি অনলাইন কপি অর্থাৎ এ ধরনের অনলাইন কপি সংগ্রহ করবেন অনলাইন কপি সংগ্রহ করবেন সেটি দেখাবো প্রথম ধাপে পাশাপাশি আপনার হাতে যদি আপনার ভোটার স্লিপ থাকে তার মানে এখনও আপনি এনআইডি কার্ড পাননি জাস্ট আপনার ভোটার স্লিপটা রয়েছে সেই ভোটার স্লিপের মাধ্যমে কিভাবে আপনি আপনার অনলাইন কপিটি খুব সহজেই পাঁচ মিনিটের মধ্যে ঘরে বসেই কার্ডটি সংগ্রহ করবেন তার মানে এনআইডি সংগ্রহ করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো এবং ভিডিও এর মাঝখানে বা শেষে আমি একটি ট্রিপস বলে দিব যে ট্রিপসটি অত্যন্ত জরুরি এবং আপনার জানা প্রয়োজন সুতরাং আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন এবং আপনি যদি ফ্রিলান্সিং কেরিয়ার গঠন করতে চান তাহলে প্লেলিস্টে ক্লিক করে ক্লিক করে আপনি অসাধারণ কিছু ভিডিও পেয়ে যাবেন আরও একটি স্পেশাল অনুরোধ থাকবে আমার নতুন একটি চ্যানেল মেক মানি অনলাইন বিশেষ করে ইংলিশ কন্টেন্ট বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে এই চ্যানেলটি তৈরি হচ্ছে আশা করি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আপনি যদি ইংলিশ রিলেটেড কন্টেন্ট পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেলাইকনটি ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest make money online tips এবং ট্রিক্স পেয়ে যেতে পারেন সো সাথে থাকুন ফিরছি একটু পরেই রাইট আমি পর্দায় দেখাচ্ছি আজকে এই ভদ্রলোকের ডেট অফ বার্থ এবং আইডি নাম্বার দিয়ে তার মানে এনআইডি নাম্বার দিয়ে এই ভদ্রলোক আসলে কি এই ব্যক্তি কিনা সেটি আমি যাচাই করে প্রথম ধাপে দেখাবো এবং দ্বিতীয় ধাপে দেখাবো কিভাবে আপনি এনআইডি স্লিপের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে স্লিপের মাধ্যমে আপনি স্লিপের নাম্বারের মাধ্যমে কিভাবে আপনি এনআইডি কপিটি অনলাইন কালেকশন কপি সংগ্রহ করবেন সেটি দেখাবো সো এখানে দেখা যাচ্ছে যে এখানে পুরো একটি এনআইডি কার্ড এবং তার নাম এবং পিতার নাম মাতার নাম এবং date of birth NID number এবং তার এখানে ঠিকানা দেওয়া আছে আশা করি এটি আমি জাস্টিফাই করব এই ব্যক্তিটি আসলে এই ব্যক্তি কিনা সো চলুন শুরু করা যাক অলরাইট আমি একটি ওয়েবসাইটের মধ্যে আসছি আছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন বাংলাদেশ ওয়েবসাইটের মধ্যে আপনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি পেয়ে যাবেন এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনি সরাসরি আপনি এই ফর্মটি ফর্মটিতে চলে আসবেন তার মানে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব ওই লিঙ্কটির মধ্যে ক্লিক করে আপনি এই ফর্ম পেয়ে যাবেন সো প্রথমে দেখাচ্ছি কিভাবে আপনি একটি এনআইডি নাম্বার এবং তার জন্ম তারিখ এর মাধ্যমে সেই ব্যক্তি আসলে সেই ব্যক্তি কিনা তার মানে ব্যক্তির আইডেন্টিটি কনফার্ম হওয়ার জন্য তার জন্মস্থান এবং সে আসলে সেম ব্যক্তি কিনা সেটি যাচাই করবেন কিভাবে সো আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি সো আমি এনআইডি নাম্বার দিয়ে আগে যাচাই করে দেখব যে আসলে ব্যক্তির পরিচয় সো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন এনআইডি অথবা ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নম্বর তো আমি এনআইডি নাম্বার দিয়ে আগে কনফার্ম হচ্ছি এরপর আমি ফর্ম নম্বর দিয়ে আমি আপনাদেরকে কিভাবে কালেকশন করতে হবে সেটি দেখাবো সো আমি প্রথমে এনআইডি নাম্বারটা দিব এখানে এরপরে এখানে আমি জন্ম তারিখটি দিব সো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এইখানে একটি ক্যাপসা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপসাটি আপনাকে ফিল করতে হবে যেভাবে যেভাবে দিয়েছে সেটি সেভাবে ফিল করতে হবে সো প্রথমে দিয়েছে যায় দেখতেই পাচ্ছেন যে small D A capital B capital T small J three আমি ক্যাপচাটি ফিল করলাম ক্যাপচাটি ফিল করার পর আপনার কাজ শেষ আপনি চাইলে এখানে যে ভোটার তথ্য দেখুন এই তথ্য আপনি দেখতে পাবেন যে আমি এনআইডি নাম্বার দিয়েছি এবং জন্ম তারিখ দিয়েছি আসলে সেই ব্যক্তি কিনা এই যে দেখতে পেলেন এখানে নামটি এখানে শো করছে এবং ভোটার নাম্বারটি শো করছে এবং পাশাপাশি আমি যেটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে এটি এই যে এই যে মোহাম্মদ কলিমুল্লাহ চৌধুরী আশা করি বুঝাতে পেরেছি অলরাইট uh, দেখতে পেলেন কিভাবে এনআইডি নাম্বারের মাধ্যমে ব্যক্তির আইডেন্টিটি uh, জানা যায় সেটি সো এবার আমি দেখাবো কিভাবে ফর্মের মাধ্যমে অর্থাৎ আপনার কাছে একটি ভোটার স্লিপ রয়েছে সেই স্লিপের uh, নাম্বার দিয়ে কিভাবে আপনি যাচাই করবেন যে আপনি আপনার কার্ডটি রেডি হয়েছে কিনা বা অনলাইন স্লিপটি বা অনলাইন ভোটার আইডি কার্ডটি আপনি কনফার্ম করে নেবেন বা আপনি ডাউনলোড করে নিতে পারবেন সো ফর্ম নম্বরটি এখানে আপনাকে দিতে হবে ফর্ম নম্বরটি কোথায় সেটি দেখাচ্ছি এটি হচ্ছে ফর্ম নম্বর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু বড় করছি সাতান্ন আঠাইশ সাতানব্বই পনেরো সাতান্ন আঠাশ সাতানব্বই পনেরো আর এখানে নামটা দেখতে পাচ্ছেন ফারজানা আক্তার আর এখানে ডেটটা দেওয়া আছে দু সালে এটি স্লিপটা নিবন্ধন করা হয়েছে তো আমি সিলেক্ট নম্বরটি এবং জন্ম তারিখটি দিয়েছি এবং এখানে যে ক্যাপসা ক্যাপসাটি আমি এখানে দিয়েছি ভোটার তথ্য দেখার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে অলরাইট এই যে দেখতে পাচ্ছেন ফারজানা আক্তার এবং ভোটার নাম্বারটি হচ্ছে এটি এবং জাস্ট আপনাকে এবার আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন ফারজানা আক্তার দেখতে পেলেন তো নাকি আশা করি বুঝতে পেরেছেন এবার আমি নেক্সট কাজগুলো করব আশা করি সাথেই থাকবেন এরপর আপনার যে করণীয় কাজটি সেটি হচ্ছে আমি এবার চলে যাব কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনি এবার অনলাইন কপিটি হাতে পাবেন সেটি এটি মোস্ট ইম্পর্টেন্ট একটু মনোযোগ দিয়ে দেখুন রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার পরে আপনি যদি নতুন ফর্ম ফিল করতে চান তার মানে এনআইডি কার্ড অনলাইন কপি হাতে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করতে হবে অলরাইট আপনি যদি আগে এখানে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে অবশ্যই এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে যে ক্যাপসা রয়েছে সেটি দিয়ে আপনি লগ করে ফেলতে পারবেন অথবা নতুন হলে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন এবার এনআইডি নাম্বারটা অবশ্যই আপনাকে আবার দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে বিএন কে এইচ আর যে ক্যাপসাটি এখানে দিয়েছে এই যে ছোট্ট একটি ক্যাপসা দেখতে পাচ্ছেন এই ক্যাপসাটি আপনি না বুঝলে এখানে রিফ্রেশে ক্লিক করবেন রিফ্রেশে ক্লিক করলে আপনার কাজ শেষ B N K H R সাবমিটে ক্লিক করবেন অল রাইট এই পেজে আসার পরে প্রথমত আপনাকে এই ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে হবে বর্তমান ঠিকানা নির্বাচন করুন সো আপনি বর্তমান ঠিকানা যেই ঠিকানায় আপনি ভোটার হয়েছেন সেখানে ঠিকানা দিবেন এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন প্রথমত বার্তা পাঠান তার মানে এই নাম্বারটা যদি আপনার ঠিক থেকে থাকে তাহলে অবশ্যই আপনি বার্তা পাঠাবেন এখানে বার্তা পাঠালে আপনার এখানে একটি কোড আসবে সেই কোডটা আপনি অবশ্যই এখানে সেন্ড করবেন সেটি আমি দেখাচ্ছি তার মানে আপনি এই নাম্বারে একটি বার্তা পাবেন সো এটিতে ক্লিক করতে পারেন যদি আপনার এই নাম্বারটা সাথে থেকে থাকে এরপরে একটি মোবাইল এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন অলরাইট সিক্স ডিজিটের একটি কোড এসছে আমার মোবাইল নাম্বারের মধ্যে আমি সেটি এবার বহাল করছি তার মানে আমি সেন্ড করে দিচ্ছি অলরাইট চলে আসছে দেখতে পেলেন যে এই ব্যক্তি এবার পাসওয়ার্ড অবশ্যই আপনি সেট করে ফেলতে পারবেন ইউজার নেম পাসওয়ার্ড অবশ্যই আপনাকে এখানে মনে রাখতে হবে কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে সো আমি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করছি অলরাইট চলে এসছে আপনার মূল ফারজান আক্তার দেখতে পেলেন আমি আবার দেখাচ্ছি যে জিনিসটা আমি আপনার ভোটার স্লিপ হচ্ছে এটি ভোটার স্লিপ এই যে দেখতে পাচ্ছেন ফারজানা আক্তার এবং এটা ভোটার স্লিপ নাম্বার আমি বের করে ফেলেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন এতটুকু এই যে পুরো জিনিসটা কিন্তু আপনার কনফার্ম হয়ে গেল এবার আমি আপনাদেরকে আর একটি বিষয় শেয়ার করছি যেটি গুরুত্বপূর্ণ টপিক্স বা ট্রিক্স বলেছিলাম সেটি হচ্ছে আপনার স্লিপ যদি থেকে থাকে এবং তার বয়স যদি আঠারো বছর পূর্ণ হয় তবেই কিন্তু আপনি অনলাইন কপিটি কালেকশন করে ফেলতে পারবেন তার মানে আমি আবার বলছি যদি আপনার হাতে থাকা স্লিপটি অর্থাৎ ওই ব্যক্তির এই ব্যক্তির বয়স যদি আঠারো বছর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি অনলাইন কপিটি কালেকশন করে ফেলতে পারবেন সেজন্য আপনি প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে দেখতে পাবেন যে এই ব্যক্তির প্রোফাইলের পুরো যে যে জিনিসগুলো সে প্রোভাইড করেছিল বা ফর্ম পূরণ করেছিল সেটি কিন্তু সব কিছু এখানে শো করছে আশা করি দেখতে পেলেন এবং এরপরে আপনি যদি এটি অনলাইন কপিটি ডাউনলোড করে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে সো আমি ডাউনলোডে ক্লিক করছি ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু এটি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে গেল আশা করি বুঝতে পেরেছি এবার ডাউনলোডের কপিটি কিন্তু আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে ঘরে বসে আপনি ব্যবহার করে ফেলতে পারবেন বিভিন্ন জায়গায় সো এটি পিডিএফ কপি দিয়েছে আশা করি আপনি এই কপিটি কালেকশন করে বিভিন্ন জায়গায় ইউজ করে ফেলতে পারবেন সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকে দুইটি দাপে আমি ভিডিওটি শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেলাইকনটি ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং আরেকটি স্পেশাল অনুরোধ থাকবে সেটি হচ্ছে আপনি আমার নতুন চ্যানেল মেক মানে অনলাইনকে একটু সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেলাইকনটি ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে মেক মানে অনলাইন এর টপিক্সগুলো পেয়ে যেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার যদি স্পেশাল কোনো ভিডিও তৈরি করার জন্য থাকে অথবা আপনার কোনো ভিডিও দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি আপনার ভিডিও তৈরি করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care